সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি সবুজ মাহমুদ আবারও চলে আসলাম এস বিডি বাংলার চিত্রপুরী ইউটিউব চ্যানেল তো সমিত দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো এক নং সাইকনলের একটি ইয়াং জেনারেশন ছেলেরা ঈদের ছুটিতে বাড়িতে এসেছে তাদের ইচ্ছুক তারা খেলা নিয়ে সময়টা কাটিয়ে দেবে এবং বন্ধুবান্ধব মিলে একটি আনন্দ উদযাপনের মাধ্যমে চালিয়ে দেবে তো আজকে আমি আপনাদেরকে সেই সমস্ত এক নং সাইকনলের যেই যুব সমাজ এক নং নল যুব সমাজ কর্তৃক আয়োজিত মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট মানে ছোট আকারে তারা একটা টুর্নামেন্ট তৈরি করেছে তো উক্ত খেলার আয়োজনে এই সমাজেরই মানে এক নং সাইকনল সমাজেরই সকল ছোট বড় চাচা এবং মানে ভাই বোন মানে বাবা মা সবাই মিলেই এই খেলাটি উপভোগ করতে পারবে তারা সেই সমস্ত আয়োজনগুলি করেছে তো আমরাও খেলাটি দেখার চেষ্টা করব এবং আপনাদেরকেও খেলাটি দেখানোর চেষ্টা করব তো আমরা আজকে ধীরে ধীরে একটু জানিয়ে নিই আসলে এই খেলায় যেহেতু আজকে প্রথম আজকে হলো ঈদের দিন এখন সময় আটটা তেতাল্লিশ মিনিট অর্থাৎ নয়টার মধ্যেই তারা খেলাটি শুরু করে দেবে তো আমরা আজকে জানিয়ে নেব এই খেলাটার মূল উদ্যোগ কি কে নিয়েছে আমরা তার সাথে কথা বলবো এবং তার এই উদ্যোক্তাদের সাথে যারা সহযোগী করেছে এবং আমরা তাদেরকেও আপনাদের মাঝে দেখাবো এবং তাদের নাম সংখ্যা ব্যাখ্যা একটু আমরা জানবো তো চলুন আজকে আমরা একটু শুরু করি আচ্ছা আজকে এই খেলার উদ্যোগ আজকে খেলার উদ্যোগটা হচ্ছে আমাদের বড় সাকটলের যুব সমাজ সুন্দর যুব সমাজের উদ্যোগে এই খেলাটা চলছে তো আপনি কি এটার উদ্যোক্তা জি আমি পরিচালনার দায়িত্বে আছি আমার সাথে যারা সহযোগিতা করেছেন আমাদের গ্রামেরই সন্তান ছোট ভাই চাচা ভাই বাতিজা মোহাম্মদ সানি মোহাম্মদ জিসা আসলে আমি আগে যে কথাটি বলেছিলাম না বললেই নয় অনেকেই অনেক পরিশ্রম দিয়ে খুব আজকে এই ঈদুল ফেতরে আমরা বিভিন্ন জায়গায় পাবজি গেম তারপরে বিভিন্ন গেম না খেলে আমরা এই সুন্দর আয়োজন করেছি যাতে খেলাধুলা করে সবাই আন্তরিক হতে পারি সবাই একসাথে দেখা করতে পারি সবার সাথে সবার ভাতৃত্বের বন্ধন বাড়ে সেই উদ্যোগে এবং সবার সাথে সবার সম্পর্ক গভীর করার জন্য এই যুব সমাজ কর্তৃক এই আয়োজন আমরা করেছি সুন্দর একটি আয়োজন করেছে আসলে এই অবসর সময়টুকু খেলাধুলার মধ্যে নিতে থাকলে আসলে অনেকটাই আমরা অপরাধের থেকে বিরত থাকা যায় তো আরেকটি ব্যাপার হচ্ছে আমরা ওদিকে পরে যাব না আমরা এখন যাব যে খেলোয়াড়রা রয়েছে তাদের মুখ থেকে একটু শুনি আমরা তো উদ্যোক্তার মুখ থেকে শুনলাম এবং যে খেলাটি পরিচালনা করবেন আর তার কথাটি আপনারাদেরকে শোনালাম তো চলুন আজকের আমরা এই খেলোয়াড় এখানে কি সবাই খেলোয়াড় না হ্যাঁ, সবাই খেলোয়াড় সবাই খেলোয়াড় তো আমরা শুরু করি আজকে এক নম্বর খেলোয়াড় ভাই আপনারা আজকের এই অবসর সময়টা খেলতে এসে কিরকম লাগছে আপনি আপনি কোথা থেকে আসছেন এলাকারই মানে যুবক সমাজ যুব সমাজ যাতে মানে থেকে বিরত থাকে যাতে খেলাধুলায় মনোযোগ দেয় এই জন্য আর কি যুব সবাই মিলে খেলা সুন্দর আপনি মোহাম্মদ ইমন একটু জোরে বলবেন আচ্ছা একটু কথা বলি ভাইয়ের নাম মোহাম্মদ সুজন আপনি কি এলাকা সন্তান হ্যাঁ, আমরা শুনলাম তার কাছে গেলে আপনার কি খবর আমাদের বড় ভাইরা বড় চাষারা মিলে একটা খেলার আয়োজন করছে আমার খুব ভালো লাগছে সবাই মিলে একটা আন্তরিকতা সবাই সাথে খেলাধুলা করা অনেক ভালো আমরা তো সবসময় মোবাইল নিয়ে হাত থাকি কেউ মোবাইল নিয়ে এইভাবে টিভি কেউ গেম খেলে কেউ ফ্রি ফায়ার খেলে এর থেকে ভালো আমরা সবাই মিলে ক্রিকেট খেলি সবার প্রাকৃতিক খেলা খেলি অবশ্যই ওকে শুনলাম আরও এখানে রয়েছেন আসলে আসলে আমরা আজকে যে খেলাটি দেখতে এসেছি তাদের খেলাটি এখনো শুরু করেনি তার আগে আমরা একটু জেনে নিলাম এখানকার খেলার উদ্যোক্তা বা এখানকার খেলার সিস্টেম এবং সহযোগিতা সম্পর্কে পরিচালনা সম্পর্কে তো এখানে অনেক খেলোয়াড়েরই আছেন হয়তো কেউ আমাদের ক্যামেরার সামনে আসতে পারছেন না যাই কোনো প্রবলেম নেই তো আমরা এই খেলাটি যে ছোট যে বাচ্চা মানে বাচ্চা শিশুরা রয়েছেন এবং যারা তারাও এখানে এসেছেন তো আমরা একটু জানবো যে এই বাচ্চা শিশুরা আসলে এই খেলাটি দেখতে কতটুকু ভালো মনে করেন বা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরকম তাদের কাছে আনন্দ এনজয় লাগে আমরা একটু আসলে দেখি আচ্ছা, যাই হোক বাচ্চারা শোরমায় তো আমরা এখানে খেলাটি এখনই শুরু হয়ে যাবে তো দেরি করবো না একটু স্কিপ করে নিই পরে আপনাদেরকে খেলা অবশ্যই আমি দেখে দেব সবাই ভালো থাকবেন তত তো সমস্ত দর্শক এখন তাদের এই খেলার যে টসটি হয় সেই টসটি চালু হচ্ছে ছয় দলের প্লেয়ার আমাদের খেলা হবে দশ ওভার ঠিক আছে ম্যান হচ্ছে আটজন বল হবে মিডিয়াম দিতেছি আর আজকের খেলা আমাদের ঠিক আছে দুইজন আমাদের যুব সমাজ যাতে খারাপ দিকে না যায় সেই জন্য আর কি খেলাটা সারা সবাই মিলে একসাথে আনন্দ করতে পারে এনজয় করা আর কি ঠিক আছে হ্যাঁ, এখন হচ্ছে আম্পায়ারের তো এখানে আসলে যে সিস্টেমে খেলাটি হবে এবং এই খেলার যে পরিচালক তিনি আসলে খেলোয়াড়দেরকে বুঝিয়ে দিচ্ছেন Thank you. ব্যাংক ব্যাংক না বলছে বলছে আমি তো এক্ষুনি খেলা শুরু হবে তো এই খেলাটি উপভোগ করতে অনেক লোকজন এখানে এসেছে এবং দেখতে পারতেছেন অনেক দর্শক উপস্থিত হয়েছে তো সম্মানিত দর্শক খেলাটি স্টার্ট হয়ে গিয়েছে এখন আমরা দেখতে প্রস্তুত ভাই দেখেন না ভাই সাগর আস না সাগর আস না সাবাস সাবাস পেলেন সাবাস সাবাস সাবাস কাজে সার গেলে গান বানালে দুটা গেলে নামো নামো এই নষ্ট তো একজন নতুন প্লেয়ার নামছে আমরা দর্শক আছি ভাই এই সেই খেলাটি খুব সুন্দর লাগছে সবুজ মামা খুব সুন্দর ভিডিও করতেছেন আসল মাঠ না স্টেডিয়ামের মাঠ মাঠ